আসসালামু আলাইকুম দুপুর আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার টেকনাফ সেন্ট মার্টিনে সম্পন্ন হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তেত্রিশতম বৈঠক গতকাল সেন্ট মার্টিন দ্বীপের জেলা প্রশাসনের তথ্য সেবা কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সভাপতিত্ব করেন এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী সংসদ সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আশিকুল্লা রফিক কানিজ ফাতেমা মোশতাক সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় পরিকল্পিত পর্যটন শিল্প প্রণয়ন নতুন নতুন পর্যটন স্পট খুঁজে বের করা এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সহ পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ উপস্থাপন ও বাংলা বিজয়ের একান্ন বছর উপলক্ষে আয়োজিত রামুখিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব গতকাল রাতে শেষ হয়েছে উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান বাবুল শর্মার সভাপতিত্বে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর এক আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শিলগোপাল শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের প্রধান সমন্বয়ক ও জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমন সরোয়ার কমল এমপি এ সময় বীর মুক্তিযোদ্ধা স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন সড়ক বাতি স্থাপন ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা আজ সকালে টেকনাফ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে টেকনাফ পৌরসভার উদ্যোগে পৌরসভার ঠিকাদার সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হাজি মোহাম্মদ ইসলাম এ সময় পৌর কাউন্সিলর পৌর সচিব পৌর প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন সভায় টেকনাফ পৌরসভার সৌন্দর্য বর্ধনে জরুরি ভিত্তিতে সড়ক ডাস্টবিন নালা নর্দমা সংস্কার ও সড়ক বাতি স্থাপন বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ঠিকাদার সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান পৌর মেয়র চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও পালাকাটা ব্লকে পার্চিং বসানো কার্যক্রম শুরু হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিরাজুল আমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পার্চিং বসানো যথাক্রমে স্থানীয় কৃষকরা অংশ নেন অনুষ্ঠানে পার্চিং বসানোর পদ্ধতি এবং পার্চিংয়ের আগায় পাখি বসার সুবিধা করে দেওয়ার কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে হাতে কলমে ধারণা দেওয়া হয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা জানান এই পদ্ধতিতে পাখিরা ক্ষেতের পোকা খেয়ে প্রাকৃতিকভাবে পোকা দমন করবে ফলে দূষণমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত হবে পেকুয়া উপজেলায় শিশুদের জন্য ফ্রি খতনা ক্যাম্প গরিব অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে Rotary Club of Agrabad Chittagong গতকালে দিনব্যাপী উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরীর বাড়িতে বিনামূল্যে এই সেবা দেওয়া হয় এছাড়া রাজাখালীতে একটি উন্মুক্ত গ্রন্থাগার উদ্বোধন করা হয় এসব কার্যক্রম উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব আগ্রাবাদের গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান এ সময় বক্তারা রাজাখালীতে রোটারি ক্লাবের উদ্যোগে একটি হাসপাতাল ও বৃদ্ধাশ্রম নির্মাণের ঘোষণা দেন এতে চট্টগ্রামের ব্লাড ব্যাংক সন্ধানী শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে এবং রক্তদানে মানুষকে উৎসাহিত করা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা আটাশ